আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদের মাঝে বানিয়ে দেখাবো ষোলো বুট বুটটাকে পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন আমি পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি এটাকে সিদ্ধ করব বুট সিদ্ধ করার জন্য আমি একটি কড়াই বসিয়েছি এখন আমি বুটটি ঢেলে দিচ্ছি এখন আমি তিন বল পানি এটার মধ্যে অ্যাড করে নেব এটাকে আমি এক ঘন্টার মতো সিদ্ধ করব আমাদের বুট সিদ্ধ হয়ে গেছে এখন আমি পানি ঝরিয়ে নেব এখন আমি কড়াইতে হাফ কাপ তেল ঢেলে দিচ্ছি এখন আমি পিঁয়াজ এক আর কাঁচামরিচ ঢেলে দিচ্ছি এখন আমি পিঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব আদা রসুন বাটা হাফ কাপ ঢেলে দেব লবণ এক চামচ ঢেলে দেব এক চামচ হলুদ গুঁড়ো ঢেলে দেব এক চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম আমি সবগুলো ছোলা ঢেলে দেব এখন আমি কিছু পানি দিয়ে দেব এখন আমি তিনটা मैगी मैजिक मसाला दे दो এখন আমি ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি ছোলাটা হয়ে গেছে এখন আমি তুলে নেব আপনারা হয়তো দেখে থাকবেন বাহিরে ছোলা বুটের সাথে একটি টক দেওয়া হয় আমি তো সেভাবে পারবো না ঘরোয়া পদ্ধতির চেষ্টা করছি আমি এক বাটি পানি নিয়ে নিয়েছি এর ভিতরে একগুলি তেঁতুল চেটকে নিচ্ছি এখন আমি তেঁতুলের বিচিগুলো তুলে নেব পানি ঘন হয়ে গেছে এখানে আমি চিলি ফ্লেক্স দেব কিছু ভিট লবণ দিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে মেখে নেব এখানে আমি কিছু চিনি দিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো এখন কিছু পানি দিয়ে দিচ্ছি আমাদের টকটা হয়ে গেছে এখানে আমি ছোলা ভোট নিয়েছি এর উপরে কিছু কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে দেব কিছু সর্ষা কুচিও দিয়ে দেবো কিছু টমাটো কুচিও দিয়ে দিচ্ছি এখন কিছু টক উপরে দিয়ে দিচ্ছি আজকের রেসিপিটি ভালো লাগলে like comment share and subscribe করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পরিবার জন্য দোয়া করবেন